ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত হুজি সম্মানিত ভাই আপনার প্রশ্নটি হচ্ছে যে সমাজে যে সমস্ত লোকেরা কোরবানি দিতে পারে না তাদেরকে যদি নাকি অন্যরা কোরবানির গোস্ত দেয় তখন তারা এটাকে লজ্জাবোধ করে নেয় না নিজেকে অসম্মান মনে করে এই ব্যাপারে শরীরের বিধান কি এই ব্যাপারে শরীরের বিধান হচ্ছে তারা জাহেল অজ্ঞ তাদের ইসলামের সঠিক জ্ঞান নাই তাদের ব্যাপারে ইসলামে অনেক বড় ধুমকি দেওয়া আছে নিয়ম হচ্ছে আল্লাহ তালার বিধান রাসুলের সুন্নত হচ্ছে কোরবানির গোষ্ঠ তিন ভাগে ভাগ করে দিবে যারা কোরবানি দিচ্ছে তারা খাবে ফকির বিস্কিনকে দিবে আত্মীয় স্বজনকে দিবে এটাও আমাদের দেশে একটা জেহালত আত্মীয় স্বজন আত্মীয় স্বজনকে দিবে এটা কোরবানি দিছে না দিছে দেখা দরকার নাই যদি নিকে দেয় এটাকে তারা লজ্জাবোধ মনে করে এই হাদিয়া গ্রহণ করে না তারা আহ কত বড় আফসোসের কথা এটা অথচ রাসুল সাল্লাহ আত্মীয় আত্মীয়কে দিতে বলছেন একে কোরবানি করছে কি করছে না এটা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বাক করে দেন নাই বরং তাহাদু তাহাবু তোমরা একে অপরকে হাত দিয়ে দাও তোমাদের মহবত বাড়বে এটা না এখানে তো দেখা যায় এই একই কোরবানির গোস্ত ফাঁক করে দাওয়াত দিয়ে আনলে খায় এখানে লজ্জাবোধ হয় না কাঁচা গোস্ত ফাড়াইলে তখন তাদের লজ্জা লাগে এটা কুসংস্কার এটা ইসলাম বিরোধী কাজ দ্বিতীয় যে বিষয়ে আপনি প্রশ্নটা করলেন ওই সমস্ত লোক যাদের কোনো সামর্থ্য নেই কোরবানি দেওয়ার জন্য তাদেরকে যদি নাকি কোরবানির গোস্ত দেয় তখন তারা নিজের যে অপমান মনে করে এটাকে নিজের জন্য অপমান মনে করে গোস্ত নেয় না তো এটা মারাত্মক খারাম এ বিষয়ের একটা হাদিস সহি মুসলিমের মধ্যে একশত সাত নম্বর হাদিস আবহর রাজিয়াল্লাহ তানু থেকে নবী সাল্লাম নিষেধ সালা আসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়ামাল কিয়ামা তিন ব্যক্তির সাথে কেমতের দিন আল্লাহ তালা কথাই বলবেন না ওলা ইউজাকিহিম আল্লাহ তালা তাদেরকে পবিত্র করবেন না কলা আবু মহাবিয়তা আবু আবি বলেন ওয়ালা ইয়াংজুরু ইলাইহিম আল্লাহ তালা রহমতের দৃষ্টিতে তাদের দিকে তাকাবেন না ওয়ালাহম আজাবুন আলিম তাদের জন্য বেদানার শাস্তি আছে এক নম্বর শাইখুন জানিন বুড়া লোক হইয়াও জানা করে অমালিকুন কাজাত বাদশাহ ইয়েলো মিথ্যে কথা বলে ওয়া মুস্তাকবিরুন যে অসহায় গরিব অভাব অনটনের মধ্যে থাকে কিন্তু তার মধ্যে অহংকার থাকে এই ব্যক্তি যে কোরবানি দিতে পারে না সমর্থ নাই কোরবানি বস্তু দিলে নিজের অপমান মনে করে নিজেকে অপমান মনে করে লজ্জিত মনে করে এই ব্যক্তি হলো এমন অসহায় যে মোতাকাব্যের যে অহংকারী এই ব্যক্তিও এই ধরনের সাধারণ অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ হেফাজত করক অনেকে বুঝে না বিশেষ করে এই কোরবানি মুহূর্তে এই যে বিষয়টা বেশি থেকে বেশি শেয়ার হওয়া উচিত আল্লাহ তালা যেন মুসলিম উম্মাকে এই ধরনের জিয়ালতের থেকে রক্ষা করে আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ আলম ইসলাম সালামু আলাইকুম রহমতুল্লা বরকাত